পঞ্চায়েত ভোট আসার প্রাক মুহূর্তে আবার যেন চেনা ছন্দে ফিরেছে মুর্শিদাবাদ রানীনগর থানার অন্তর্গত নজরানা গ্রামে উদ্ধার হলো দশটি শকের বোমা আর তাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তর্জা সূত্রের খবর রবিবার রাতে নজরানা গ্রামের সজীব শেখ নামক ব্যক্তির বাড়ির পেছন থেকে উদ্ধার হয় দশটি শকের বোমা সূত্র মারফত খবর পেয়ে রানীনগর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় ও পরের দিন সোমবার বোম স্কোয়াড বাহিনী সেখানে যান ও বোমাগুলি নিষ্ক্রিয় করেন কে বা কারা কেন বোমাগুলি মজুত রেখেছিল তার তদন্ত শুরু করেছে রানীনগর থানার পুলিশ তবে সজীব শেখের বাড়ির সদস্যদের দাবি তৃণমূলের দুষ্কৃতীরাই বোমাগুলি সেখানে রেখে গেছে কারণ তারা তৃণমূল দল করেন না আজকে কবে বোম রেখেছে আমরা জানি না এর একবার সাজানো ভাবে বাড়িতে আখার আখার কাছে বোম রেখেছিল বোম গ্রামের সব আতঙ্কিত আছে বোম হয়ে গেলে সব বাচ্চা কাচ্চা সব খেলে ভয়ের ব্যাপার আতঙ্কের ব্যাপার গ্রাম আতঙ্কিত হয়ে আছে বোমের ব্যাপারে অন্যদিকে তৃণমূল সমর্থকরা জানান ভোটের আগে অসন্তোষ সৃষ্টির জন্যই সজীব শেখের পরিবার বোমাগুলি রেখেছিল সব মিলিয়ে এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে রানীনগরের এলাকা জুড়ে এই লোকাল মুখে শুনছি যে বম সজীবের বাড়িতে বম পেয়েছে আচ্ছা তারপরে পুলিশ বম দেখে গিয়েছে এটাই শুনেছি আমরা চাইছি যে আমাদের এলাকা শান্ত থাক এবং আমাদের এলাকায় সুষ্ঠুভাবে একটা তদন্ত করা হোক যে কারা কী করছে এবং যাতে কোনো গণ্ডগোল না হয় যাতে এখানে শান্তি থাকে আমরা সেটাই আশা করছি